ঘরের ভেতরে আমরা সোনার খনি রেখে গোল্ড রেখে বাহিরে আমরা সিটি গোল্ডের তালাশে বের হয়েছি আমরা কোরআনুল করিমকে আজ ঝাড়ফুকের কিতাব কিংবা তাবিজের ব্যবসার কিতাব বানিয়ে ফেলেছি আমার ভাইয়েরা এটা কোনোদিনও ঝাড়ফুক কিংবা তাবিজের ব্যবসার কিতাব ছিল না এটি হচ্ছে মানুষের জীবনকে পরিচালনার এক চূড়ান্ত গাইডলাইন আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা যে তথ্যটি দুনিয়ার মানুষকে জানিয়েছেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আল্লাহর কোরআনে সেই সাইন্টিফিক ইনফরমেশন দেড় হাজার বছর আগে আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছেন সুবাহ কোরআনুল করিম খুলে দেখুন আল্লাহ তালা মানুষের শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন সেটা হচ্ছে সাম আর দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন সেটা হলো বাসা পরামল করিম খুলে দেখুন এখানে অসংখ্য কেন কেরাম ফেলে এসেছেন যত জায়গায় আল্লাহ তালা সাম আর বাসর শব্দ দিয়েছেন বাসরের আগে সাম দিয়েছেন যেমন ইন্না সাম ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন وجعل لكم السمع والابصار والافئده এভাবে কারীমের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম শব্দ দিয়েছেন বাসর মানে দৃষ্টিশক্তি সাম মানে শ্রবণ শক্তি আধুনিক যুগের সমস্ত মুফাসসিরিনে এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে যেহেতু আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সকল জায়গায় দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে হলো আল্লাহ তালা এই আয়াতগুলো দিয়ে বোঝাতে চেয়েছেন যে মানব সন্তান দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে থাকে সোবাহান কোরআন আগে নাকি বিজ্ঞান আগে কোরআন আগে নাকি বিজ্ঞান আগে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে পৃথিবীর বিজ্ঞান বিজ্ঞানীরা বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে চিরকাল কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে It's the source of knowledge এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস ঘরের ভেতরে আমরা সোনার খনি রেখে গোল্ড রেখে বাহিরে আমরা সিটি গোল্ডের তালাশে বের হয়েছি আমরা কোরআনুল করিমকে আজ ঝাড়ফুকের কিতাব কিংবা তাবিজের ব্যবসার কিতাব বানিয়ে ফেলেছি আমার ভাইয়েরা এটা কোনোদিনও ঝাড়ফুক কিংবা তাবিজের ব্যবসার কিতাব ছিল না এটি হচ্ছে মানুষের জীবনকে পরিচালনার এক চূড়ান্ত গাইডলাইন আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে করে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে If you want a solution in here and hereafter Go back, have a look on the Holy Quran সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ